দেখো আমি কি অর্ডার করছি আর আমার কি দিচ্ছে আমার কেমন লাগতেছে এখন একদম খারাপ লাগতেছে না এটা কোনো কথা হইল কি কি দিছে